হ্যালো ভিউয়ার্স লোকবাজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি তৌফিক হাসান তপু আজকে যে বিষয়টি আপনাদের শেখাবো সেটা হচ্ছে আমরা ইউটিউব বা যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য যে আইডিএম সফটওয়্যার করে থাকে সে সফটওয়্যারটা কীভাবে আমরা ইনস্টল করব এবং কীভাবে একটি যে কোনো ইউটিউব বা যে কোনো কোনো ওয়েবসাইট থেকে কীভাবে একটি ভিডিও ডাউনলোড করব এবং ফুল ক্রাফট ফাইল ইনস্টল করা আজকে আপনাদেরকে দেখাবো আমি চলুন শুরু করা যাক প্রথমে আমরা এটা ঢুকবো তারপর গুগলে যাব গুগলে যাওয়ার পর জাস্ট লিখবো IDM six point twenty six free download just এটা লিখতে হবে দেখেন আমি লিখছি IDM six point two six free download এটা লেখার উপর এন্টার প্রেস করলে এরকম একটা পেজ পাবেন পেজ পাওয়ার পর দেখবেন এখানে বই লেখা আছে ইন্টারনেট ডাউনলোড ইন্টারনেট ম্যানেজার এত বিল্ড তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর ওয়েবসাইটে ঢুকবে এবং দেখেন এখানে উপরে লেখা আছে ডাউনলোড ফ্রি ভার্সন এত যাই হোক এইটা আপনারা প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন করার পর জাস্ট এখানে নোটিফাই করবে স্টার ডাউনলোড বা ইনস্টল যেটা দিতে পারেন যদি পারেন এখান থেকে সেভও করে নিতে পারেন নো প্রবলেম প্রোগ্রাম ডাউনলোডিং দেখেন ওকে দিছি এটাকে ওকে দিলে অটোমেটিক প্লে দেখেন এটা নিয়ে নিচ্ছে আর কি তো যেহেতু এই আইটিএম সফটওয়্যারটা এখানে সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে তো আমি দিলাম না কারণ আমার অলরেডি আইটিএম সফটওয়্যারটা ডাউনলোড করা আছে যেহেতু আমি আমার ডাউনলোড ম্যানেজারে চলে যাই দেখেন আর ডাউনলোডের মধ্যে এই যে IDM two two point six full software এটা অলরেডি সেভ করা আছে তো এটার জন্য আমি দেখেন প্রথমে আমি আমার আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করব দেখেন দেখাচ্ছি প্রথমে ক্র্যাক ফাইলটা ইনস্টল ওকে দিলাম এটা ইয়েস দিয়ে ইনস্টল করলাম ইনস্টল হচ্ছে এখানে নিচে নোটিফিকেশন আসছে এখানে লেখা আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নেক্সট দিলাম I expect the agreement license next create icon next next দেখেন ফিনিশ দেখেন কি লাগছে IDM has been successfully into the Firefox need to restart Firefox boot apply এখানে বলছে আইডিএম অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং আমার ফায়ারফক্সটা রিস্টার্ট দিতে হবে তো আমি ওকে প্রেস করব ওকে প্রেস করার পর দেখেন অটোমেটিকলি এটা চলে আসছে এখানে তো আমি যদি এখন চাই যে কোনো ভিডিও ডাউনলোড করব যেহেতু ফায়ারফক্স রিস্টার্ট দিতে বলছে তো আমি সব কল কেটে দেবো দেখেন অল ক্লোক সব ট্যাপ কেটে দিলাম এবং নতুন করে আমি এখন আবার ফায়ারফক্সে ঢুকবো তো ফায়ারফক্সে ঢুকলাম ঢোকার পর দেখেন কি লিখছে এখানে একটা নোটিফিকেশন আসছে আইডিএম ইন্টারনেট এত যাই হোক এটা অ্যালাও দিতে হবে দেখেন কি লিখছে অ্যালাও দিস ইনস্টল ইনস্টল দিয়ে কন্টিনিউ দিতে হবে রিস্টার্ট ফায়ারফক্স দেখেন এখন আমার আইডিএমটা অটোমেটিকলি এটা সেট আপ হয়ে গেল এখন যদি আমি চাই কোনো ভিডিও ডাউনলোড করবো ইউটিউব থেকে বা অন্য ওয়েবসাইট থেকে সহজেই আমি ডাউনলোড করতে পারবো দেখেন আমি ইউটিউবে ঢুকে ইউটিউবে ঢোকার পর দেখেন ইউটিউবে অনেক ভিডিও আসছে আর কি তো আমি যদি চাই এই ভিডিওটা বা যে কোনো ভিডিও বা আমার চ্যানেলে ঢুকে চ্যানেলে ঢোকার পরেও যদি আমি চাই আমার চ্যানেল থেকে বা যে কোনো কিছু থেকে আমি ভিডিও ডাউনলোড করতে পারবো দেখেন এটা আমার একটা টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে ঢুকলে দেখেন আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হয়তো শো করবে তো আমি একটা ভিডিও সিলেক্ট করে দেখেন ভিডিও সিলেক্ট করলেই বা ইত্যাদি এটা সেট করলাম জাস্ট দেখেন এটা আসার পর দেখেন উপরে আসছে ডাউনলোড দিস ভিডিও তো এখানে আমি যে কোনো কোয়ালিটি দিয়ে আমার ভিডিওগুলো আমি ডাউনলোড করতে পারবো তো এটা ছিল আমার আজকের টিপস এবং আজকের বিষয়টি কিভাবে আর কি আপনার আইডিএম ইনস্টল করে এবং উইন্ডোজে সেট আপ করা যায় এবং ফ্রি ফ্রি ডাউনলোড বা যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় তো ধন্যবাদ আশা করি সবার টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো কিছু এরপরে আমি নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে